আজকে আমি আজকে সয়াবিন ম্যাগি বানাবো এটা সকালের টিফিনের জন্য মানে খুবই ভালো খাবার এটা খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যেই বানানো হয়ে যায় আর এটা বাচ্চারাও যেহেতু ম্যাগি খুব পছন্দ করে তাই জন্য আমি দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি দুটো ম্যাগি বানাবো তার জন্য আমি এই এক গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি এক গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি জলটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর জল গরম হয়ে গেছে আমি এবার ম্যাগিগুলো এতে দিয়ে দিচ্ছি জল একটু কম হয়েছে আমি এটা আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এতে সামান্য আধ চামচের মতো আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি এরপর আমি ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এরপর আমি একে একে যে জিনিসগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিচ্ছি প্রথমে পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই চার পিসের মতো আমি রসুন কেটে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি যে আমি আগে থেকে সামান্য নুন আর জল দিয়ে আমি সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম এই সয়াবিনগুলো আমি এতে দিয়ে দিচ্ছি এরপর আমি ম্যাগি মশলাটা দিচ্ছি ম্যাগি এটা অপশানাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এক প্যাকেট দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি আর সব শেষে যে ধনে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সে ধনে পাতা কিছু দিয়ে দিচ্ছি হয়ে গেছে ম্যাগি বানানো হয়ে গেছে দেখুন সয়াবিন শরীরের পক্ষে খুবই ভালো এটা বাচ্চাদের জন্য এরম করে বানিয়ে আপনারা যদি ব্রেকফাস্টে দেন তাহলে এটা বাচ্চাদের খুবই পছন্দ হবে দেখুন এই হয়ে গেছে সামান্য একটু রস রস রাখবেন একদম শুকনো হলে তাহলে সেটা বাচ্চাদের খেতে ভালো লাগবে না আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশের বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না চামচ দি দেখুন আমার টিফিন রেডি আমি এতে দেখুন আমার টিফিন রেডি আমি এতে টমাটো সস আর কাসন্দি সস দিয়েছি আর ডিম অপশানাল আপনারা যদি ডিম খান তাহলেই দেবেন না হলে আপনারা নাও দিতে পারেন আর এতে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়েছি যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন